One God. Greatest debate. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মা বাদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونكفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا প্রশংসা মাত্র আল্লাহর জন্য শান্তি ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লামের প্রতি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর আগে ঘোষণা করেছিলাম যে রামাদান মাসকে কেন্দ্র করে তারাবির আকার সংখ্যার উপরে একটা ঝামেলা একটা দ্বন্দ্ব একটা লেগেই থাকে এই জন্য যারা আট টাকার তারাবি পরে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় এরকম নজির একাধিক জায়গাতে আছে এমনকি আমিও এর ভুক্তভোগী আমাদের মসজিদে আমি সলাত আদায় করতে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে সেই সময় আমরা আট টাকা পড়েছিলাম তার জন্য আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনারা কুড়ি রেখার তারাবি পরে বেরিয়ে আসবেন তারপরে আমরা আট টাকাতে জামাত করব। তাতেও নারাজ হয় এবং আমাদেরকে মারতে উদ্ধত্ত হয় একটা মারামারি পর্যায়ে চলে যায় ধাক্কা থেকে চলে যায় মসজিদ থেকে বের করে দেওয়া হয় আমাদের জলঙ্গি আমি যে মসজিদে সালাত আদায় করতাম জোরতলা ডায়েরপাড়া মসজিদ আপনার খোঁজ নিতে পারেন আমার আলোচনা তো আমার এলাকার লোকও শোনে আমি তো ঘরের মধ্যে থেকে আলোচনা করছি যাই হোক তারাবির একাত সংখ্যা উমর বিন খাত্তাব রদিয়াল তালানু কত রাকাতের নির্দেশ দিয়েছিলেন আমাদের আহলুল হাদিসদের দাবি যে ওমর বিন খাত্তাব থেকে আট টাকা তারাবিহ সলাদ এর নির্দেশ দিয়েছেন এটা সহি সূত্রে প্রমাণিত এই জন্য আজকের আলোচনা আপনাদের সামনে পেশ করবো যে ওমর বিন খাত্তাব তিনি আট টাকার তারাবিহ নির্দেশ দিয়েছেন এই বিষয়টা মীমাংসিত বিষয়ে কেন আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে কথা বলতে হচ্ছে এই জন্যই যে যেহেতু আমরা যখন সোলাত আত্রাকাত পড়ি এরকম দ্বন্দ্ব ঝামেলা মসজিদ থেকে বের করে দেওয়া এমন মারের হুমকি অসংখ্য জিনিস আমাদেরকে সহ্য করতে হয় যারা কুড়ি রাকাত পরে তাদেরকে কিছুই সহ্য করতে হয় না যত কিছু গালি মন্দ ভালো মন্দ সব কিছু আমাদেরকে সহ্য করতে হয় তাই আমাদেরও অধিকার আছে যে আমাদের দলিলগুলো মানুষের সামনে পেশ করা যে না আমরা যে তারাবি সলাত আট টাকাত বলি এর পক্ষে দলিল আছে এবং অনেক মানুষ বলে যে বারোশো পঁয়তাল্লিশ হিজড়িতে বারোশো পঁয়তাল্লিশ হিজড়িতে প্রথম আট টাকা তারাবি এটা এসেছে ইংরেজদের জামানায় এটাও খণ্ডন হয়ে যাবে কিছু কিছু মানুষ আমাদেরকে চোর বলে সাব্যস্ত করতে চাই যে আহলে হাদিসরা এরা নামাজ চোর এরা বিশ টাকার তারাবিকে আট টাকাত করেছে এত অপবাদের বোঝা আমাদের কাঁধে আছে এত অপবাদের বোঝা আমাদের কাঁধে আছে তাহলে আমরা যদি মুখ খুলি বা আমাদের দলিল যদি পেশ করি জনসাধারণের সামনে তাহলে এটাকে কেন আপনারা ফিতনা বলছেন তাদেরকে ফিতনাবাজ বলুন যারা আট টাকার তারাবিকে অস্বীকার করে মানতেই চায় না যে আট টাকা তো কোনো হাদিসই নাই তারা চিৎকার মেরে বলছে আবার যারা পরে তাদেরকে নামাজ চোর বলছে তাদেরকে মারছে আবার হাদিসকে পরিষ্কার অস্বীকার করছে শুধু তাদের জবাবে আজকে এই ভিডিও আপনি বিশ টাকাত পড়বেন না একশো টাকাত পড়বেন এক কোটি টাকাত পড়বেন না তারাবি সলাত আদায় করবেন না এটা আপনার নিজের ব্যাপার আমি আট টাকাত পড়ি পার্সোনালি এর জন্য আমার কাছে কি দলিল আছে আমি সেটাই শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি একটা দলিল পেশ করব তার আগে আমাদের পশ্চিম বাংলার একজন বক্তা নাসিরুদ্দিন চানপুরি হাফিজাহুল্লাহ তার কথা আমি একাধিক আলোচনাতে বলেছি তার হানাফি কেল্লা বইয়ের রচিয়ে তা তিনি লিখেছেন তার একটা আলোচনা শুনে খুব হাস্য মানে হাসি পেয়েছে আল্লাহি খুব হাসি পেয়েছে তিনি আলোচনা তারাবির যে আট রাগাত নয় এর জন্য একটা যুক্তি দিয়েছে যুক্তি হচ্ছে এটা নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব বলছে কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবাহতালা আমাদেরকে প্রশ্ন করে যে তুমি তারাবি কত রাকাত পড়েছ তো নাসিরুদ্দিন চাঁদপুরি জবাব দিবে যে আল্লাহ আমি বিশ রাকাত পড়েছি তিনি আবার বলছেন যদি আসলে যদি তারাবি যদি বিশ রাকাতি হয় তো আমরা হানাফিরা তো বেঁচে গেলাম আহলে হাদিসরা তো সেদিন ধরা পড়বে এটা তাদের একটা ই দিয়েছে তারা একটা যুক্তি দিয়েছে এটা কিয়াস দিয়েছে জানি না তাদের মাদ্রাসাতে শুধুমাত্র কি মান্তিক পড়ানো হয় কোরআন হরিস পড়ানো হয় কি হয় না সবকিছুতে মান্তিক সবকিছুতে যুক্তি দিতে চাই তারপরে যাই হোক আমরা অ্যান্টিভেনাম জবাব আমরা দিতে পারি টিট ফর ট্যাট যেটাকে আমার ভাষায় অ্যান্টিভেনাম তো তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করে যে তারাবি রাখা তুমি কত পড়েছো আহ্লাদেশরা বলবে আট টাকা হানাফিরা বলবে বিশ টাকা কিন্তু সত্যি যদি বিশ টাকা সেই দিন হয় তাহলে আহ্লাদেশরা তো ফাঁকিতে পড়ে গেল আর হানাফিরা তারা জিতে গেল তো যাই হোক অ্যান্টিভেনাম প্রথমে একটা জবাব আমরা দিয়ে দিই অ্যান্টিভেনাম জবাব হচ্ছে এটা আমরা ওলেমাই আহানাবকে প্রশ্ন করব দেবন্দি বেলবি ফুরফরা জামাতি যারা আছে সকলকে প্রশ্ন করব ধরুন কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহতাল্লাহ প্রশ্ন করলেন এই তোমরা কারা কারা ইমামের পেছনে সুরাতুল ফাতিহা পড়েছ এই প্রশ্ন যদি আল্লাহ করে তো আমরা আল্লাহ বলবো আল্লাহ আমরা তো ইমাম হোসেন সুরা ফাতেহা পড়েছি আমরা সুরা ফাতেহা পড়েছি বলুন তো তাহলে ওলেমায় আহানাফ হানাফিরা সেদিন কি জবাব দিবেন সেদিন বলবেন না আমরা তো পড়ি নাই তো আপনার যদি নাই পড়েন লা সলাত আলিম আল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সলাতের মধ্যে সুরাতুল ফাতিয়া পড়লো না তার নামাজ হলো না সে বুখারি প্রথম খণ্ড একশত সাত পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশো ছাপান্ন ওবাদাব সামিদ আমাজেন আইসা হজে জাবের একাধিক সনদে হাদিসটা বর্ণনা আছে তো আমাদের অ্যান্টিভেনাম জ হচ্ছে এটা কিয়ামতের মাঠে আল্লাহ তারাবির একাধ সংখ্যা নিয়ে প্রশ্ন করবে কি করবে না এটা যেহেতু আপনারা অভিযোগটা তুলেছেন এবং যুক্তি দিয়েছেন তাই আমরা একটা যুক্তি পেশ করলাম কেমতের মাঠে তারাবিত নফল সালাদ সর্বোচ্চ বলতে পারেন সুন্নাত তো সুন্নাত যদি আহলে হাদিসটা সেদিন যদি আট টাকা বলে দিয়ে যদি ফ্যাসাদে পড়ে যায় ফ্যাসাদে কতটুক পড়বে কতটুক জিজ্ঞাসিত হবে কিন্তু যদি প্রশ্ন চলে আসে সুরাতুল ফাতে তোমরা পড়েছি কি পড়নি আমরা আহলে হাদিসটা পরিষ্কার বললা আমরা দুসরা ফাতে পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের নামাজ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কিন্তু ওলেমাই আহানাব দেবন্দি বেরোলবি যারা আছেন তাদেরকে যদি বলে সরাতুল ফাতে ইমার পেছনে পড়েছে কি পড়েনি তখন আপনারা বলে আল্লাহ লা আমার রব আমি পড়ি নাই সেই দিন আপনাদের কি হবে একটু চিন্তা করে দেখেছেন তাই কোনো যুক্তি দেওয়ার আগে পাল্টা যুক্তির আশা করেন আপনি একটা ফাউল যুক্তি দিয়ে আপনি মানুষকে ধোকা দিতে চাইছেন যে কিয়ামতের মাঠে তারাপির আকার সংখ্যা প্রশ্ন করলে হানাফিরা জিতে যাবে তো ভাই আমি তো বলবো আপনাদের নামাজই বাতিল হয়ে যাবে যদি সুরা ফাতেহা নিয়ে আল্লাহ প্রশ্ন করে যে সুরা ফাতেহা নিয়ে প্রশ্ন করে আপনাদের গোটা নামাজটা বরবাদ হয়ে যাবে লা সালাত আলী মাল্লাম ইকরাবি ফাতিহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা তো ওয়াজিব ফরজের দরজাই তো আপনার নামাজই বাতিল তারাবির হিসাব করছেন কিয়ামতের মাঠের আশ্চর্য দুনিয়া এটাকে বলা হয় টিট ফর ট্যাট অ্যান্ড টি ভেনাম আসেন আমরা আলোচনা করব আজকে তারাবির রাকাত সংখ্যা ওমর বিন খাত্তাব রদেলতালানু কত রাকাত নির্দেশ দিয়েছেন আমরা যারা আহলুল হাদিসের মানহাজ গ্রহণ করেছি আমাদের দাবি হচ্ছে এটা যে ওমর বিন খাত্তাব তিনি এগারো রাকাতে নির্দেশ দিয়েছিলেন এটা মুয়াত্তা মালিক থেকে আমরা হাদিসটা সর্বাধিক আমাদের আলেম ওলেমা মাসাইক যারা আছে তারা দলিল উপস্থাপন করে থাকে আসেন প্রথমত আমরা সেই হাদিসটা আপনাদের সামনে উপস্থিত করব আপনারা ইসলামিক ফাউন্ডেশন মোত্তা মালিক আমার কাছে হাতে দেখছেন এটা ইসলামিক ফাউন্ডেশন মোত্তা মালিক এটা হানাফি ভাইরা অনুবাদ করেছে এটা আমাদের কোনো অনুবাদ নয় এটা প্রথম খণ্ড কিয়ামে রামাদান এটা হচ্ছে বাবু মাজা ফি কিয়ামে রামাদান পরিচ্ছেদ দুই রিওয়াত নাম্বার চার পৃষ্ঠা নাম্বার একশো একাত্তর দেখবেন আবারও বলছি ইসলামিক ফাউন্ডেশন মোয়াত্তা মালিক পরিচ্ছেদ দুই বাব হচ্ছে যে বাব বাব মাজা ফিকিয়ামে রামাদান পরিচ্ছেদ দুই রেওয়াত নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো একাত্তরের প্রথম যে হাদিসটা আছে এই হাদিসটা পড়বেন আসেন থেকে আমি চারটে ভাগে ভাগ করেছি প্রথম আমরা হাদিসটা দেখব হাদিসের সনদ মতন আমরা পড়ব তারপরে বাংলা অনুবাদ করব দুই তারপরে আমরা তাখরিজ করব এই হাদিসটা কোন কোন গ্রন্থে আছে তিন এই হাদিসটা যে সহি এর জন্য আমরা কিছু দলিল পেশ করব চার হানাফি ভাইরা এই হাদিসের প্রতি যে অভিযোগ করেছে সে অভিযোগগুলোকে আমরা ইনশাআল্লাহ তাহাকিকি এবং আমরা ইসলাহি আমরা কিছু জবাব দিব যে হানাফি ভাইদের যে অভিযোগ এটা সম্পূর্ণ বাতিল ভিত্তিহীন এ দাবি করা উচিত নয় আসেন প্রথমে আমরা আলোচনা যে উমর বিন খাত্তাব যে তিনি এগারো কাত তারাবের নির্দেশ দিয়েছেন মুয়াত্তা মালিক থেকে আমরা প্রথমে হাদিসটা পড়ি হাদিসের প্রথম সনদ পড়ছি দেখেন একশো একাত্তর নম্বর পৃষ্ঠা মুয়াত্তা মালিকের কিয়ামে রামাদান আর কিয়ামে রামাদান মানে বুঝতে হবে অনেকে বলে যে হাদিসে তো তারাবির কথা নেই আরে ভাই তারাবি তো আপনাদের হাদিসে উল্লেখ নেই আর তারাবির উল্লেখ আছে না নেই এই কথা দিয়ে যদি বিতর্ক করতে প্রথমে আমি ক্লিয়ার করে দিই এটার নাম হচ্ছে এগুলো হাদিস না এসব হাদিস না মৌলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ একজন হানাফি দেবন্দি আলেম বাংলাদেশে আলেম তিনি তার বই এসব হাদিস না দ্বিতীয় খণ্ডের নিরানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে বখর মুসলিম আবদুল তিরমিজিবিন মাজা বা হাদিসের ভাষাতে সাহাবি এবং আল্লাহ রসুল থেকে তার তারাবি শব্দটা প্রমাণিত নয় তিনি স্বীকার করেছেন তাই তিনি আবার এই কথা বলেছেন নিরানব্বই নম্বর পৃষ্ঠায় যে হাদিসের ভাষাতে তারাবি সোলাদকে বলা হয়েছে কিয়ামে রামাদান আর ইমাম মালিক বাব রচনা করেছে বাবু মাজা ফি কিয়ামে রামাদান তারপরে তিনি হাদিসটা নিয়ে এসেছেন হাদিসটার সনদ দেখেন হাদিসের সনদ বলছে ওয়া হাদাসানা আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ আন্নাহু কালা আমারা ওমর ইবনুল খাত্তাবি উবাই বিন কাবিন ওয়া তামিম দারি আন ইয়াকুমু ইয়াকুমাল লিন্নাসি বি ইহদা আশারাত রাকাতান স্পষ্ট এখানে যে বর্ণনা পাওয়া যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে উমর বিন খাত্তাব রদিয়ালু উবাই বিন কাব আর তামিম আদারিকে তিনি এগারো রাকাত তারাবি সলাতের নির্দেশ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন যে বাংলা অনুবাদ করেছে সেই অনুবাদটা আপনাদের সামনে একটু পেশ করে দেখেন কি বলছে ইসলামিক ফাউন্ডেশন বলছে যে সাইব ইবনু ইয়াজিদ রদি আল্লাহ তালু বলেছেন যে ওমর ইবনু খাত্তাব রদি আল্লাহ তালু উবাই বিন কাব এবং তামিমাদ্দারিকে লোকজন ব্র্যাকেটে মুসল্লিগণের জন্য এগারো কাত তারাবি ব্র্যাকেটে তারাবি কিয়াম করিতে বা পড়াইতে নির্দেশ দিয়েছেন স্পষ্ট এটা হাদিসের অর্ধেক অংশ পরের অংশে যেটা আছে যে তারা কিভাবে সালাদ আদায় করতো একশো আয়াত পড়তো এবং তারা সালাদকে শেষ করতো তো আসেন প্রথম আমরা দেখলাম প্রথম আমাদের দলিল যে মুয়াত্তা মালিক প্রথম খণ্ড একশো একাত্তর পৃষ্ঠা ইসলাম ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ থেকে ছাপিয়েছে এটা মূল মুয়াত্তা মালিক যদি দেখেন তাহলে হাদিস নাম্বার দুইশো তিপান্ন বিভিন্ন নুষ্কাতে বিভিন্ন পাওয়া যাবে তবে মুয়াত্তা মালিকের একটা হাদিস তো এখান থেকে পাওয়া যাচ্ছে যে উমার বিন খাত্তাব রদিয়ালু উবাই বিন কাব তামিমাদ দারিকে তিনি এগারো রকাত তারাবির নির্দেশ দিয়েছেন যারা বলছে যে বারোশো পঁয়তাল্লিশ হিজড়িতে প্রথম তারা বিশ্বচনা করা হয় ইংরেজ জামানায় তো আমরা বলবো ইমাম মালিক কি ইংরেজদের দালাল ছিলেন নাকি নওয়াজবিল্লামিন আলিক যে তার মোয়াত্তা মালিক বুখারের আগের গ্রন্থ আসমানাত জমিনের উপরে সবচেয়ে প্রথম গ্রন্থ কি মত্তা মালিক শেখ শাহুল্লাহ মহাদেস দেহলেবি মত্তা মালিককে নিয়ে ব্যাপক কিছু লিখেছে হুজ্জাতুল বালিকাতে অনেক কিছু লিখেছে আপনি পড়ে নিতে পারেন তো মত্তা মালিকেই ইমাম মালিক রাহমহল্লা একশো উনআশিতে জন্ম জন্ম তিরানব্বই জন্ম একশো উনআশিতে মৃত্যু তিরানব্বই হিজড়িতে জন্ম তিনি তার মোত্তা মালিকে এগারো রকাত তারাবের নির্দেশ দিয়েছে এই মর্মে হাদিসটা নিয়ে আসছে নিয়ে এসে তিনি স্পষ্টভাবে এই হাদিসটা মানে যে সহি এর মধ্যে কোনো দ্বিমত নাই কোনো দ্বিমত নাই কোন সন্দেহ ব্যতীত হাদিসটা সহি তো প্রথম কথা আসেন আমরা দেখলাম সনদটা আপনারা সকলে মুখস্থ করে নেন সনদ দেখছেন কি বলছে ওয়া হাদ্দাসানা আন মালিক মানে ইমাম মালিক যেহেতু রেওয়াত করছে তাই আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু কালা আমারা ওমর ইবনুল খাত্তাবি ওয়া তামিম উবাই বিন কাবিন ওয়া তামিম আদ-দারি তার মানে এখানে আপনি মূল সনদ হচ্ছে কি ওয়া হাদাসানা মালিক প্রথম রাবি দুই আন মুহাম্মদ বিন ইউসুফ তিন সাইদ বিন ইয়াজিদ এই তিনজন রাবি তারপর চলে আসছে কি ওমর বিন খাত্তাবের কথা তার ইন মানে টোটাল এই হাদিসটা আমরা পাচ্ছি তিনটে রাবিতে তারপরে সাহাবি পর্যন্ত প্রথম হচ্ছে মালিক ইমাম মালিক দুই মোহাম্মদ বিন ইউসুফ তারপরে ইমাম মালিকের উস্তাদ মোহাম্মদ বিন ইউসুফ তিন বিন ইয়াজিদ বিন ইয়াজিদ একজন সাহাবি চার ওমর ইবনুল তিনি একজন সাহাবি এই চারজনের মধ্যে দুজনই সাহাবি আর ইমাম মালিক তো মালিক তার উপর তো যারা তাদের কিছু করার দরকার নেই মাঝখানে আছে একজন মোহাম্মদ বিন ইউসুফ তো আসেন আমি এই হাদিসের তাহাকে পেশ করব প্রথমত আপনারা দেখে নেবেন যে হাদিস হাদিসটা কোন কোন গ্রন্থে আছে প্রথম আমরা দেখব যে হাদিসটা কোন কোন গ্রন্থে আছে তার সংক্ষিপ্ত আমরা কিছু প্রমাণ আপনাদের সামনে দিব যে এই হাদিসটা কোন কোন গ্রন্থে আছে প্রথমে মহাত্মা মালিক থেকে দেখালাম এটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন দুই সনুল কুবরালিল বাহাকি দ্বিতীয় খণ্ডের চারশো ছিয়ানব্বই পৃষ্ঠা এবং মিসকাতেও আলহামদুলিল্লাহ মিসকাতেও হাদিস নাম্বার তেরোশো দুই আপনারা পেয়ে যাবেন আর কৌমি মাদ্রাসায় যে মিসকাত পড়ানো হয় কমি মাদ্রাসার মিসকাত একশো পনেরো পৃষ্ঠা লাইন নাম্বার নয় থেকে এগারোতে হাদিসটা মজুদ আছে হুজুররা মিসকাত না পড়লে হুজুররা হুজুর হয় না কিন্তু এই হুজুররা এই হাদিসটাকে পরে একদম হজম করে ফেলে আশ্চর্য অস্বীকার করতে চাই অস্বীকার করতে চাই আমি তাজ্জব হয়ে যাই যে মিসকাত না পড়লে কিভাবে একজন আলেম একজন মৌলান একজন মুফতি মহাদ্দেস ফকির কিভাবে হতে পারে মিসকাতে হাদিস নাম তেরোশো দুই মূল আরবি প্রথম খণ্ড একশো পনেরো পৃষ্ঠাতে হাদিসটা আছে আর বাংলা মিসকাত হাদিস নাম বারোশো আঠাশ দেখেন যেটা শুধু বাংলাতে অনুবাদ করা হয়েছে বাংলাদেশ ঢাকা থেকে তো স্পষ্টভাবে এই চারটে গ্রন্থ যেগুলো আপনারা খুব সহজে পেতে পারেন আর আলেম ওলেমা যারা আছে তাদের জন্য আরো কিছু আমরা রেফারেন্স ব্যবহার করব তারপরে মানে শারহু মা আনিল আল আসাদ ইমাম তহবির কিতাব এটা হানাফি মাঝাবের দিকে নিসবত করা হয় কিতাবকে যদিও এটা আমরা এই গ্রন্থকে আমরাও হুজ্জত মনে করি আমাদের দলিল মনে করি কিন্তু হানাফি ভাইরা তারা বলে যে ইমাম তহবি তো হানাফি মাঝাবের প্রতিনিধিত্ব করেছে ওকালতি করেছে তো শারহু মানিল আসারে মানে তহবি হাদিস নয় ষোলোশো দশে হাদিসটা এসেছে মুসনাদের সাহাবা সাতাশ খণ্ডের দুশো তেষট্টিতে এসেছে হাফেজ জিয়াউল মাকদেসির আল মুখতারা কাঞ্জুল উম্মালের বারাতে নিয়ে এসেছে হাদিস নাম্বার তেতাল্লিশ তেইশ হাজার চারশো পঁয়ষট্টি অষ্টম খণ্ডের চারশো সাত পৃষ্ঠায় ইমাম বাইহাকি সনু কুবরালিল বাইহাকি হাদিস নাম্বার চার হাজার তিনশো বিরানব্বই ইমাম বাইহাকির মারিফাতুসনানি আল আসার হাদিস নাম্বার এক হাজার তিনশো ছেষট্টি দ্বিতীয় খণ্ডের ছত্রিশ পৃষ্ঠা এরপর ইমাম মারুয়াজির কিয়ামুল লাইল দুইশো পৃষ্ঠা যেটা তারপরে মিসকাতাল মাসাবি বললাম তেরোশো দুই নম্বর হাদিস তারপরে ইমাম বাঘা বিশ্বার সুন্নাহ হাদিস নাম্বার নয়শো নব্বইয়ের অধীনে তিনি হাদিসটা নিয়ে এসেছে চতুর্থ খণ্ডের একশো কুড়ি পৃষ্ঠায় কাঞ্জুল উম্মাল হাদিস নাম্বার তেইশ হাজার চারশো পঁয়ষট্টি ইমাম নাসাই সোনুল কুবরা লিন নাসাই হাদিস নাম্বার চার হাজার ছয়শো সাতাশি তৃতীয় খণ্ডের একশো তেরো পৃষ্ঠা আমরা হাদিসটা বোধহয় মতন পড়লাম আমরা সনদ পড়েছি অনুবাদ করেছি তারপর তাকরিজ করলাম যে হাদিসটা কোন কোন গ্রন্থে আছে যে ওমর বিন খত্তাব রদিল্লাহ উবাই বিন কাব আর তামিমা দারিকে তিনি এগারো কাত তারাবের নির্দেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ আসেন কিছু কিছু হানাফি ভাইরা অভিযোগ করে থাকে আমরা একটু পরে খণ্ডন করব তারপরে হাদিসের সনদটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলি এবং এটা খুব জটিল বিষয়ে সনদ নিয়ে আলোচনা করা আলোচনা করা তারপরে আপনাদের কাছে সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব যে হাদিসের এই সনদে ধুলি মানে ধুলি পরিমাণে কোনো জারা নেই কোনো অভিযোগ থাকার কথা নয় কেননা এই সনদটা এতই মজবুত এতই মজবুত মানে এতই মজবুত এটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় তাই আসেন আমরা প্রথমত এই সনদ দিয়ে আলোচনা করি কি আপনাদেরকে মনে রাখার জন্য আবারও বলছি দেখেন যে এই সনদটা বারবার পড়েন বারবার পড়েন আশ্চর্য হয়ে যাবেন আবার পড়ছি সনদটা দেখেন কি বলছে ও হাদ্দাসানা আন মালিক ইমাম মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ সাইদ বিন ইয়াজিদ তারপরে তিনি বলছেন আন্নাহু কালা ওমর ইবনুল খাত্তাব মানে উমর বিন খাত্তাবের ঘটনা বর্ণনা করছে তারা মানে আমরা কয়জন পেলাম তিনজন পেলাম এক মালিক ইমাম মালিক দুই মোহাম্মদ বিন ইউসুফ তারপরে সাইফ বিন ইয়াজিদ আশ্চর্য হবে না হাদিসকে কে জৈব বলবে কে দুর্বল বলবে সনদকে কে দুর্বল বলবে কে আছে দেখেন না এখানে পরিষ্কার পরিষ্কারভাবে এত শক্তিশালী সনদ কেন এত শক্তিশালী এত দাবি জোর করে বলছি জানেন সহিহুল বুখারিতে ইমাম বুখারি এই সনদেই হুবহু এই সনদেই আমি বলছি না যেটা বুখারি মুসলিমের রাবি আমি বলতে চাইছি যে সহি বুখারিতে হুবহু এই সনদেই চারটে হাদিস আছে কয়টা চারটে হাদিস আছে সেই মুসলিমে একটা হাদিস আছে আপনাদেরকে আমি কিছু দলিল পেশ করব এবং আপনারা সহি বুখারি থেকে এই দলিলগুলো মিলিয়ে দেখে নিতে পারেন যে এই হাদিসের সনদটা সহি বুখারি তো আলহামদুলিল্লাহ চার বার হাদিস এসেছে তার মানে সহি বুখারি কিতাবুল হাজের এক হাজার আটশো আঠান্ন নম্বর হাদিস দেখেন মানে ওয়ান এইট ফাইভ এইট এই হাদিসে দেখেন ওখানে আছে আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ মূল সনদ হচ্ছে কি আন মোহাম্মদ বিন ইউসুফ আনসাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাব তিনি তো সাহাবি তার সনদে মানে ওটা সনদ এর বাইরে থাকা কোনো সমস্যা নেই তারপরে ইমাম মালিক ইমাম মালিক ইমাম মালিক তো মুসানিব গ্রন্থ তো মূল হচ্ছে দুজন এক আন মোহাম্মদ বিন ইউসুফ আনসাইদ বিন ইয়াজিদ আর এই হুবহু আন মোহাম্মদ বিন ইউসুফ আনসাইদ বিন ইয়াজিদ এই পরপর একইভাবে ইমাম বুখারি রহমুল্লাহ সৈয়দ বুখারিতে চারখানা হাদিস নিয়ে এসেছে তার মধ্যে সৈয়দ বুখারি হাদিস নাম্বার এক হাজার আটশো আটান্ন সৈয়দ বুখারি হাদিস নাম্বার দু হাজার আটশো চব্বিশ সৈয় বুখারি হাদিস আমি আপনাকে দেখাই আমার কাছে একটা বুখারি নুস্কা আছে এটা বুখারি দারুস সালাম থেকে ছাপানো হয়েছে সেই বুখারি এটা আমার কাছে যে উর্দু উর্দু থেকে ছাপানো দারুসালাম থেকে ছাপানো বুখারি আমার কাছে আছে এটা হচ্ছে তিন নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তর পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তর হাদিস নাম্বার এক হাজার আটশো আঠান্ন নম্বর হাদিসে দেখেন একই সনদ নিয়ে এসেছে ইমাম বুখারি ইমাম বুখারি নিজের সনদ মিলিয়েছে সনদ মিলানোর পরে তিনি বলছেন আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ বুখারি দেখেন আর এইখানে সাইদ বিন ইয়াজিদের একটা আমল বর্ণনা করা হচ্ছে কি আমল জানেন যে সাইদ বিন ইয়াজিদ রদি আল্লাহ তিনি একজন সাহাবি আশ্চর্য হয়ে যাবেন মানে ইমাম মালিক তো ইমাম মালিক তারপরে বর্ণনা করছে কি মোহাম্মদ বিন ইউসুফ একজন রাবি তারপরে বিন ইয়াজিদ তারপরে উমর বিন খাত্তাব এই বিন ইয়াজিদ কে ইনি কোনো তাবি না ইনিও সাহাবি আর সৈয়দ বুখারি আঠারোশো আঠান্ন নম্বর হাদিসে এই সাহেব বিন ইয়াজিদ প্রসঙ্গে বলা হচ্ছে স্পষ্ট যে এই সাহেব বিন ইয়াজিদ রদিয়াল আনু তিনি আল্লাহ সুরের সঙ্গে হজ করেছেন আলহামদুলিল্লাহ এই সাইফ বিন ইয়াজিদ আপনাকে কিছু রাবিগুলো দেখাচ্ছি দেখেন যে এই সাইফ বিন ইয়াজিদ ইনিকে ইনিও সাহাবি উমর বিন খাত্তাব তিনিও সাহাবি ইমাম মালিক ইমাম মালিক মাঝখানে একজন পড়ে থাকলো মোহাম্মদ বিন ইউসুফ কথাগুলো ভালো করে বুঝতে হবে যে সাইফ বিন ইয়াজিদ ইনিও সাহাবি তিনি আল্লাহ সাহেবের সঙ্গে হজ করেছেন সেই বুখারি আঠারোশো আঠান্ন নম্বর হাদিসে এ কথা স্পষ্ট মজুদ আছে ভাই বলুন তো আর কে আছে যে হাদিস কে আপনারা যে বলবেন এটা কি সম্ভব সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সে বুখারি হাদিস নাম্বার এক হাজার আটশো আটান্নতে ইমাম বুখারি নিজের সনদ মিলিয়ে তারপরে মোহাম্মদ বিন ইউসুফ আন সাহেব বিন ইয়াজের কথা বর্ণনা করছে সেই বুখারি দু হাজার আটশো চব্বিশে আছে সেই বুখারি চার হাজার বাষট্টিতে আছে সেই বুখারি হাদিস না এক হাজার পাঁচশো আটষট্টিতে আছে সেই মুসলিমও আছে আলহামদুলিল্লাহ হাদিস নাম্বার আঠারোশো আটানব্বই চার হাজার পাঁচশো বাষট্টিতে সহি মুসলিমও আছে আলহামদুলিল্লাহ এই সনদ সুরান নাসাইতে এসেছে চার হাজার দুইশো চুরানব্বই সুরান তিনমিজিতে এবং তিনমিজি দুইবার নিয়ে এসেছে নয়শো পঁচিশ নম্বর হাদিস আর আনা তারপর ইমাম তিরমিজি হাসান বলেছেন এবং তিরমিজি হাদিস না দু হাজার একশো একষট্টিতেও আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ থেকে হাদিস ইমাম তিরমিজও নিয়েছে তো বলুন তো এই হাদিসটাকে কিভাবে জয় বলা যায় অসম্ভব না যদি এই সনদকে জয়ীব বলতে হয় বুখারির চারটে হাদিস বাদ পড়ে যাবে আর এটা সম্ভবই নয় কারণ আপনারা বারবার সনদটা পড়েন বারবার সনদটা পড়েন আশ্চর্য হয়ে যাবেন প্রথম আন মালিক আসেন সনদের দিকে আমরা কিছুটা লক্ষ্য দিব তাহলে আপনারা বুঝতেন যে সনদের গুরুত্ব কতটা এই সনদের গুরুত্ব কতটা তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম এই সনদ যেটা আছে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলতে চাই যে এটাকে বলা হয় গোল্ডেন চেন গোল্ডেন চেন এই জন্যই যে এই সাহাবি প্রথম হচ্ছে সাহাবি থেকে সাহাবি বর্ণনা করছে প্রথম হচ্ছে সাহাবি একজন সাহাবি আজন সাহাবির আমল বর্ণনা করছে সাইদ বিন ইয়াজিদ তিনিও সাহাবি ওমর বিন খাত্তাবর দিল তিনিও সাহাবি তো সাহাবি থেকে সাহাবি এইটা বর্ণনা করছে এটাকে বলা সিলসিলাতুল জাহাব মানে গোল্ডেন চেন গোল্ডেন চেন এই জন্য ইমাম মালিক রহমাল্লাহ মোয়াত্তা মালিক হাদিসটা বর্ণনা করছে ইমাম মালিক রহমাহুল্লাহ মাঝখানে মাত্র একটা রাবি আছে সাহাবি থেকে ইমাম মালিক যে হাদিসটা নিচ্ছে মাঝখানে একজন রাবি আছে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ কথা বুঝতে হবে যে ইমাম মালিক তিনি বর্ণনা করছে মাত্র একটা রাবি মাঝখানে একজন